সম্মানিত দর্শক দেখতে পারতেছেন আমার হাতে একটি স্যাম্পনি মোবাইল রয়েছে তো দুঃখের বিষয় হচ্ছে কি এই মোবাইলটি এডিও ভাঙ্গা ছিল এবং মোবাইলের পরিস্থিতিটা এরকম একটা পরিস্থিতি না দেখলে বুঝতে পারবেন না আপনাদেরকে একটু যদি এটা আমি দেখাই লাইট মেরে দেখতে পাচ্ছেন এটার গোড়াটির কি একটা অবস্থা হয়ে রয়েছে হয়তো কোনো মেকানিক্স সম্ভবত এটাকে এরকমভাবে কাজ করেছে যে মাথায় নষ্ট করে ফেলছে তা আমরা এখন এটাকে রিমিউ ঠিক করব